আছে কেমতের আগ পর্যন্ত থাকবে ওই বাগানের খেজুর আজোয়া খেজুর দামি খেজুর সবচেয়ে দামি খেজুর ওই বাগানের খেজুর আজ ওই বাগানটা আছে ওই গাছগুলা নাই কিন্তু ওই জায়গায় বাগান আছে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর প্রতি ইমান আনার পর যারা নেক কাজ করবে সৎ কাজ করবে ভালো কাজ করবে দয়াময় আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা দেব আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সালমান কেন কাঁদছ তাই হুজুর জীবনে গোলা ইউদির গোলাম থাকে আমি মুক্ত হব না এই মদিনার পাহাড়ি অঞ্চলে বালু মন বালুর উপরে খেজুরের গাছ কবে হবে কতদিন বড় হবে খেজুর ধরবে পাকবে তারপর আমাকে মুক্ত করবে আপনার খেদমত গার হয়ে আমি হয়তো থাকতে পারবো না আপনার খেদমত করতে পারবো না বিশ্ব দরজার মধ্যে দাঁড়িয়ে সালমান ফার্সিকে ডাক দিয়ে বলছেন সালমান বাবা কাদনা দেখি আমি বিশ্ব নবী আল্লাহর কাছে একটু দোয়া করি চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ তোমার বান্দা তোমার গোলাম সালমান ফার্সি দুনিয়ার জমিনে ইহুদির গোলাম বানায়ছ যদি তুমি ইচ্ছা করো সেকেন্ডের মধ্যে সালমান ফার্সিকে গোলামি থেকে মুক্ত করতে পারো বলেন না সুবাহান আল্লাহ এই ব্যবস্থা করে দাও আল্লাহর নবীর দোয়া শেষ হয় নাই কথা বলায় শেষ হয় নাই আল্লাহ ডাক দিয়া বলেন রে যা যা রে একজন ইহুদির দরজার পাশে দাঁড়াইয়া বিশ্ব নবী চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর দরবারে দরখাস্ত করছে আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না চিৎকার করে বলেন না সুবাহ আল্লাহ আমার নবীর এবং চোখের পানি মুসিবেন হোক আর সাহাবিদেরকে বলুক এক হাজার খেজুরের বিচি যেন সংগ্রহ করে খেজুরের বিচি সংগ্রহ করে মদিনার পাহাড় খোঁড়ার দরকার নাই বালু খোঁড়ার দরকার নাই পানি দেওয়ার দরকার নাই আমার নবীকে বলে দাও এক হাজার খেজুরের বিচি সংগ্রহ করে নবুয়তের হাত দিয়ে শুধু বিসমিল্লা বলে পাহাড়ের মধ্যে খেজুরের কাছে ফেলে দেবে বাকি কাজ আমি আল্লাহ করব ইমান আনার পর যারা নেক কাজ করবে সৎ কাজ করবে দয়াময় আমি আল্লাহ তাদেরকে এইভাবে ভালোবাসা দেব চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ জিব্রাইল নবীর সামনে দণ্ডামান হয়ে নবীকে সালাম দিয়া ডাক দিয়া বলেন নবীজি পেরেশান হবেন না কাঁদবেন না আল্লাহ আমাকে দিয়েছেন আপনি এক হাজার খেজুরের সংগ্রহ করে মদিনার মরুভূমির মধ্যে পাহাড়ের উপর পাহাড় কাটার দরকার নাই এক হাজার গর্ত করতে বহুত সময় লাগবে ঠিক কিনা এক হাজার গর্ত করতে বহুত সময় লাগবে নবীজি আল্লাহ রাবুল আলমিন বলেছেন এক হাজার বিচি সংগ্রহ করে বিসমিল্লা করে শুকনা খেজুরের বিচি পাহাড়ের উপরে আপনি বিছিয়ে দেন ফাঁকা ফাঁকা ফাঁকা ফাঁকা করে গাছ যতটুকু ফাঁকে গাড়ে আপনি গেড়ে দেন আপনি লাগা দেন আপনি গুলা দেবেন বিচির দিকে আপনি তাকাবেন না এক হাজার বিচি আপনি গাছ গাড়েন আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে পারমিশন দিয়ে দিলেন খেজুরের বিচি তাড়াতাড়ি সংগ্রহ করো এক হাজার বিচি খেজুরের বিচি সংগ্রহ করে দিলেন আল্লাহ নবী গাছ গাড়া রোপণ কাজ রোপণ করা শুরু করে দিলেন বিসমিল্লা বলে খেজুরের গাছ পাহাড়ের উপরে পাহাড় কাটার দরকার হলো না পানি দেওয়ার দরকার হলো না এক একটা খেজুর নিয়ে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে গাছ গাড়া শুরু করে দিলেন এক হাজার বিসি খতম হয়ে গেল গাছ গাড়া হয়ে গেল জিব্রাহিম বলেন হুজুর আরো কি তহবিলের মধ্যে বিসি আছে ব্যাগের মধ্যে কি বিসি আছে কয় না এক হাজার বিসি গাড়ানো হয়েছে আপনি গাছের দিকে তাকাবেন না জিব্রাহিম আল্লাহ নবীর সঙ্গে কথা বলতেছেন কথা বলতেছেন কথা বলতেছেন আপনি যে পাহাড়ের উপরে গাছগুলি লাগাইলেন আপনি তাকায় দেখেন আপনার গাছের দিকে তাকায় দেখেন আল্লাহর নবী পিছনের দিকে তাকিয়ে দেখে এক মাথা বরাবর প্রতিটা খেজুরের গাছ লম্বা হয়েছে চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ মিনিটের মধ্যে মিনিটের মধ্যে খেজুরের বিচি থেকে এক মাথা বরাবর গাছ হয়েছে হুজুর আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করলেন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন ভাই জিব্রাইল এত তাড়াতাড়ি করে কি করে খেজুরের গাছ হলো কয়েকটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ চিৎকার করে বলেন না সুমাহান আল্লাহ যারা ইমান আনার পর নেক কাজ করবে সৎ কাজ করবে ইমানদারের উপরে আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে দয়া করবেন বাইরা আমার বন্ধুরা আমার জিব্রাইল আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছেন কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে গাছগুলি রোপণ করলেন গাছের দিকে তাকিয়ে দেখেন গাছের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবী এক হাজার গাছের দিকে পিছনের দিকে যখন তাকিয়ে দেখেন প্রতিটা খেজুর গাছের মধ্যে খেজুরের ছড়া বাইর হয়েছে চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ কি হয়েছে এক হাজার খেজুরের ছড়া বাইর হয়েছে প্রতিটা গাছে খেজুরের ছড়া বাইর হয়েছে জিব্রাইল নবীর সঙ্গে কথা বলতে বলতে বলেন হুজুর আপনি তাকিয়ে দেখেন এইবার বিশ্ব নবী খেজুরের গাছের দিকে তাকিয়ে দেখেন প্রতিটা গাছের গাছের মধ্যে খেজুর ধরা শুরু করে দিয়েছে আবার বিশ্ব নবীর সঙ্গে কথা বলতেছেন কথা বলতে বলতে আল্লাহ নবী বলেন নবী আল্লাহ জিব্রাহিম ডাক দিয়ে বলেন নবীজি এইবার খেজুরের গাছের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবী খেজুরের গাছের দিকে তাকিয়ে দেখেন প্রতিটা খেজুর গাছের মধ্যে খেজুরের পাক শুরু হয়েছে আল্লাহ নবী খুশি হলেন সালমান পাশে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ নবীর পাশে দাঁড়াইয়া মিসকি মিসকি হাস দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর এত বড় দয়া আল্লাহর এত বড় অনুগ্রহ মদিনার ভূমিতে একটা গাছ লাগাইয়া পাঁচ বছর আগে দশ বছর আগে মানুষ খেজুরের আশা করতে পারে না হুজুর আপনার নবুয়তের হাত দিয়ে আপনি খেজুরের গাছ ধরে মিনিটের মধ্যে খেজুর পাকা শুরু হয়ে গেল চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী বললেন সালমান এইবার চলো তোমার মুনিবের কাছে যায় এইবার আবার বিশ্ব নবী ফিরে গেলেন মুনিবের ইহুদির দরজায় গিয়ে নক করলেন ইহুদি বেরিয়ে আসলেন বিশ্ব নবী বললেন ও ইহুদি তুমি আদা করেছ এক হাজার খেজুরের গাছ যেদিন খেজুরের পাক শুরু হয়ে যাবে ওই দিন তোমার গোলাম সালমান ফার্সিকে দিনের জন্য তুমি আজাদ করবা বলেন না সুবাহান আল্লাহ আসো দেরি করো না তাড়াতাড়ি এক হাজার খেজুরের গাছ তুমি গনে নাও ইহুদি অবাক হয়ে গেলেন কি বলছো মোহাম্মদ কি বলছো এক হাজার খেজুরের গাছ পায় হ্যাঁ আমি এক হাজার খেজুরের গাছ রোপণ করেছি খেজুর ধরেছে খেজুরের পাক শুরু হয়েছে আমি দেখে তারপরে তোমার কাছে আসলাম ইহুদি অবাক হলেন আর একবার তিনি চিন্তা করলেন এ কথাটি যখন মোহাম্মদ বলেছেন মোহাম্মদ তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না বলেন না সুবাহান এইবার ইহুদি সরজমিনে এসলেন সরজমিনে এসে খেজুরের গাছ দেখে অবাক হয়ে গেলেন আনন্দ আত্মহারা হয়ে গেলেন একটা গোলামের বিনিময় এক হাজার খেজুরের গাছ খেজুর সহ আমি পাইলাম এক দুই তিন নয়শো নিরানব্বই কত নয়শো নিরানব্বইটা গাছে খেজুর একটা গাছে খেজুর নাই গাছও নাই গাছ আছে কিন্তু খেজুর নাই পাকেও নাই অবাক হয়ে গেলেন ইহুদি বললেন মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম নয়শো নিরানব্বইটা গাছের মধ্যে খেজুর পাইলাম একটা গাছে খেজুর নাই আমার তো শর্ত পূর্ণ হলো না সালমান ফার্সিকে তোমার সঙ্গে দিতে পারবো না এই গাছটাতে খেজুর নাই কেন রসুলের পাশে দাঁড়িয়ে আছেন বললেন ইয়া রসুল আল্লাহ বেয়াদুবি মাফ করবেন হুজুর আপনার যখন খেজুরের গাছগুলি রোপণ করেন আপনার শিব বয়ে বয়ে ঘাম পড়ছিল আমার তখন দয়া হয়েছিল আমি আপনার আপনার রুমালের মধ্যে হাত ঢোকায় দিয়া একটা খেজুরের বিচি বাইর করে এই গাছটা আমি রোপণ করেছি যার কারণে এই গাছটা বড় হয়েছে খেজুর ধরে নাই এই গাছটা আমি গেড়েছি আল্লাহ নবী বললেন উমার তাড়াতাড়ি গাছটা উঠাও গাছটা উঠালেন এত বড় খেজুরের গাছ আল্লাহর নবী নবুয়তের হাত দিয়ে ধরলেন জমিনের মধ্যে আস্তে করে রেখে দিয়ে আল্লাহকে বললেন আল্লাহ তোমার কুদরতি ভাবে এই গাছটার মধ্যে খেজুর দিয়ে পাক দিয়ে দাও বলেন নসবাহান আল্লাহ খেজুরটা রোপণ করে গাছটা রোপণ করে খেজুরের গাছের দিকে আল্লাহ নবী মাথা উঁচু করে দেখেন ওই গাছটাতে খেজুর পাক শুরু হয়ে গেছে এইবার সালমান ফার্সিকে ইহুদি আজাদ করে দিলেন ছেড়ে দিলেন আল্লাহ নবী সালমান ফার্সি রাজি আল্লাহ তালামকে নিয়ে আসলেন পরবর্তীতে সালমান ফার্সি রাজি আল্লাহ বিশিষ্ট একজন জলিল কদর সাহাবিতে পরিণত হয়ে গেল ও বাইরা আমার বন্ধুরা আমার যে হাজিরা হজ করতে যায় যদি বিশ্বাস না হয় যদি সামর্থ্য থাকে হজ করার জন্য যান মদিনায় যান সমস্ত হাজিদেরকে সরকারি হোক আর বেসরকারি হোক মোয়াল্লেমেরা আজও ওই সালমান ফার্সির বাগান দেখার জন্য হাজিদেরকে আজও নিয়ে যায় বলেন না সুবাহ আল্লাহ আজও বাগান আছে কেন আগ পর্যন্ত থাকবে ওই বাগানের খেজুর আজোয়া খেজুর দামি খেজুর সবচেয়ে দামি খেজুর ওই বাগানের খেজুর আজ ওই বাগানটা আছে ওই গাছগুলা নাই কিন্তু ওই জায়গায় বাগান আছে বলেন না সুবাহান আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফয়াজালু লাহুমুর রহমানুদ্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর প্রতি ইমান আনার পর যারা নেক কাজ করবে সৎ কাজ করবে ভালো কাজ করবে দয়া নয় আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা দেব চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ নেট কাজ করতে রাজি আছেন তো নেট কাজের মধ্যে সবচেয়ে ইমানের পর সবচেয়ে বড় নেক কাজ সবচেয়ে বড় নেক কাজ সেটা হলো ইমানের পরে কি যেন কি ইমানের পরে সলাদ ইমানের পর সলাদ হাদিসটা আপনাদের সামনে আমি আলোচনা করেছি তেলাওয়াত করেছি আল্লাহ নবী বলেন ওহা সাবু বিহিলা আব্দু ইয়াও মাল কেয়ামাতি সলাহ কেয়ামতের দিন বান্দা বান্দির কাছে আল্লাহ সর্বপ্রথম যে আমল তার হিসাব নেবেন সেটা অন্য কিছু নয় সেটা হলো নামাজ সেটা কি নামাজ যার নামাজ সুন্দর তার আমল বাকি আমলগুলি সুন্দর যার নামাজ সুন্দর বিশ্ব নবী বলেন ওই বান্দা বান্দির চরিত্র সুন্দর চিৎকার করে বলেন না সোবাহান আল্লাহ যার নামাজ ভালো হবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ দল মত নির্বিশেষে কে কোন দল করেন কোনো আপত্তি নাই কিন্তু ভাইজান নামাজ পড়তে হবে রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন নারায় তাকবীর নারায় তাকবীর যারা হাত উদার নাই তারা রাজি নাই নামাজ পড়তে রাজি নাই সকলে নামাজ পড়বেন আল্লাহ যেন এই হাতগুলিকে আল্লাহ মৃত্যু পর্যন্ত নামাজ আদায়কারী বানায় দেন বলেন আমি আল্লাহ আমাদের সকলকে নামাজের মহাব্বত পয়দা করে দাও বলেন আমি হাত নামান বাইরে আমার আজকের এই মাহাতুলের আয়োজন যারা করেছেন যুবকদের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন যুবকদেরকে আল্লাহ যেন নামাজি বালা বানিয়ে দেন বলেন আমি